হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটি পোস্ট অফিস সম্পর্কে বলবো যে পোস্ট অফিসটি দুনিয়া জোড়া বিখ্যাত আর একটি পোস্ট অফিস কীভাবে বা এতটা বিখ্যাত হলো তা ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হতে বাধ্য তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক ভারতীয় উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের অন্তর্গত লাহাটু ও স্পিটি জেলা এই দুই জেলার মধ্যভাগে অবস্থিত স্পিটি উপত্যকা এই উপত্যকায় রয়েছে বেশ কয়েকটি গ্রাম যা ভারতের সবচেয়ে উঁচু ঘনবসতিপূর্ণ গ্রাম শুধু ভারত নয় এই গ্রামগুলো বিশ্বের সবচেয়ে উঁচু বসতভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে এই গ্রামগুলোর উচ্চতা চার হাজার তিনশো তিরিশ মিটার থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার আটশো আটাত্তর মিটার পর্যন্ত এই পাহাড়ি গ্রামগুলোর অন্যতম গ্রাম হিক্কিম এছাড়াও রয়েছে করজক ও কমিক নামেক আরও দুটি গ্রাম গ্রামগুলোর পাশ দিয়ে বয়ে গেছে তস মরিরি খাল সম্ভবত এই খালের কারণেই এত উঁচু পাহাড়ে মানুষের বসবাস করা সম্ভব হচ্ছে তবে এই গ্রামগুলোর জনসংখ্যা খুবই সীমিত দুই সালে বিসিবির এক প্রতিবেদনে দেখা যায় এই তিন গ্রামের ভোটার সংখ্যা মাত্র তিনশো জন নানা কারণে এই দুর্গম পাহাড়ি গ্রামগুলো বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে এখানে সবচেয়ে উঁচু পোস্ট অফিস অবস্থিত পোস্ট অফিসটির অবস্থান হিক্কিম গ্রামে শুধু তাই নয় এই হিক্কিম গ্রামকে পৃথিবীর সবচেয়ে উঁচু ভোট কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় হিক্কিম গ্রামের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার আটশো বাহাত্তর মিটার হিক্কিমের আবহাওয়া অত্যন্ত ঠান্ডা বছরের ছয় মাস প্রায় বরফ আচ্ছাদিত থাকে আধুনিক কোনো যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে এলাকাবাসীর চলাচল সাধারণত পায়ে হেঁটে যদিও সীমিত পরিসরে মোটর সাইকেল চালানোর মতো পথ রয়েছে আবহাওয়া ভালো থাকলে মোটর সাইকেল যোগে এই দুর্গম হিক্কিমে পৌঁছানো যায় হিক্কিমে কোনো টেলিফোন বা মোবাইল সংযোগ নেই পাহাড়ে চাষাবাদ করেই চলে তাদের জীবন তবে একটি স্কুল রয়েছে সেখানে কিন্তু স্কুলের ছাত্র সংখ্যা মাত্র পাঁচজন দুর্গম পাহাড়ের পথ হলেও অনেক ভ্রমণ পিপাসু পর্যটক সেখানে ঘুরতে যান কেননা হিকিমে গেলে একই সাথে নয়নাবিরাম পাহাড় বরফ ঝর্ণা দুর্গম পথ অতিক্রম করা যায় বিশ্বের সবচেয়ে উঁচু ঘনবসতিপূর্ণ গ্রাম ও সবচেয়ে উঁচু পোস্ট অফিস দেখার অভিজ্ঞতা অর্জন করা যায় এছাড়া হিক্কিমে রয়েছে প্রায় এক হাজার বছরের পুরাতন বৌদ্ধ মঠ যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হিক্কিমের অধিকাংশ মানুষ এই বৌদ্ধ ধর্মেরই অনুসারী পুরো হিক্কিমের গঠন বড় বড় মৃত পাহাড় ভয়ঙ্কর গিরিপথ আঁকাবাঁকা নদী ও ঠান্ডা মরুভূমির সমন্বয়ে গঠিত গ্রামের শীর্ষ থেকে সারা পৃথিবীকে যেন মনে হয় নির্মাঞ্চলীয় ভিন্ন কোনো এক জগৎ নদীর তীরে দেখা যায় হালকা কিছু সবুজ উদ্ভিদ পাহাড়গুলোতে উদ্ভিদের জন্ম হয় না বললেই চলে জীবিকার নির্বাহের জন্য সেখানকার অধিবাসীরা খুব কম জায়গাতেই চাষাবাদ করে ফলে সেখানকার সাধারণ ইচ্ছাকৃতভাবে মানুষ বসবাস করতে চান না অনেকটা পূর্বপুরুষদের পরস্পরা অনুসরণে তারা বসবাস করে বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে যাদের সম্ভব হয় তারা অন্যত্র চলে যান স্পিটি উপত্যকার কেন্দ্রীয় শহরের নাম কাজা কাজা থেকে হিক্কিমের দূরত্ব কমপক্ষে ছয়চল্লিশ কিলোমিটার যাতায়াতের জন্য যে রাস্তা ব্যবহার করা হয় তা ভয়ঙ্কর সুন্দর উঁচু পাহাড়গুলোর মধ্যভাগে সড়ক তৈরি করা হয়েছে যা দেখতে সবার কাছে ভয়ঙ্করই মনে হবে এই দীর্ঘপথ পাড়ি দেওয়ার সময় আপনি দেখতে পাবেন একটি বিস্তৃত বৌদ্ধ মঠ এখানে বৌদ্ধ ধর্মের কঠোর সাধকেরা বসবাস করে তারা দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে এখানে বসে সাধনা করেন নির্মাণপ্রাপ্ত সাধকদের পাশাপাশি সেখানে নবাগত সাধকদের আগমন করতে দেখা যায় তারা নির্মাণপ্রাপ্ত সাধকদের কাছে নির্বাণ লাভের আশায় শিক্ষা গ্রহণ করে অনেকের মতে পোস্ট অফিসের মতো মঠটিও পৃথিবীর সবচেয়ে উঁচু মঠ প্রায় এক হাজার বছর আগে নির্মিত বৌদ্ধ মঠ এখনও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এখানে বৌদ্ধ ধর্মের সাধকেরা এসে থাকে মঠ অতিক্রম করে আপনি মূল হিক্কিম গ্রামের উপস্থিত হবেন তখনই দেখতে পাবেন একটি সাদামাটা পোস্ট অফিস পাথর দিয়ে নির্মিত একতলা ভবনে চলে এর কার্যক্রম ভবনের বাইরের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে একটি পোস্ট বক্স বক্সের পাশেই রয়েছে পোস্ট অফিসের একটি সাইনবোর্ড হিক্কিম পোস্ট অফিসটি স্থাপিত হয় উনিশশো সালে পাঁচই নভেম্বর এই পোস্ট অফিসের মাধ্যমে এলাকাবাসী অন্য অন্য অঞ্চলের মানুষের সাথে পত্র বিনিময় করে এটাই তাদের যোগাযোগের প্রধান মাধ্যম চিঠি ছাড়াও এই পোস্ট অফিসের মাধ্যমে তারা মানি অর্ডার সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা এবং দূর দূরান্তে মালামাল প্রেরণ ও গ্রহণের কাজ করে থাকে পোস্ট অফিসের জনবল মোট তিনজন একজন পোস্টমাস্টার এবং দুজন পোস্টম্যান পোস্ট অফিসের প্রাথমিক গন্তব্য জেলা শহর নাজি আগেই বলা হয়েছে নাজির দূরত্ব ছয়চল্লিশ কিলোমিটার তারা প্রতিদিন ছয়চল্লিশ কিলোমিটার হেঁটে গিয়ে ডাক দিয়ে আসেন এবং নিয়ে আসেন মাঝে মাঝে এই কাজে পোস্টমাস্টার রেনচেন চ্যারিং নিজেও নিয়োজিত হন এই ছয়চল্লিশ কিলোমিটার পথ কোনো এক সাধারণ চলাচলের সুবিধাজনক পথ নেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা কখনো পাহাড়ের উঁচুতে উঠতে হয় আবার কখনো নামতে হয় নিচে কিন্তু এটি যে হিক্কিম পোস্ট অফিসের কর্মরত পোস্টম্যানদের নিয়মিত কাজ তবে অভ্যাস মানুষের দাস যে কারণে হয়তো এমন দুঃসাধ্য কাজ তারা নিয়মিত করে যাচ্ছেন এই হিক্কিম পোস্ট অফিসের পোস্ট কোড হল এক লক্ষ বাহাত্তর হাজার একশো চোদ্দো পোস্টমাস্টার রেনচেন চ্যানিং এর বয়স যখন ২২ বছর তখনই তিনি এখানকার পোস্টমাস্টারের দায়িত্ব পান আর তার প্রধান কাজ হলো প্রতিদিন ডাকযোগে আসা যাওয়া পত্র ও অন্যান্য পণ্য হিক্কিম পোস্ট অফিসের সিল মেরে দেওয়া তারপর প্রতিদিন সকালে সেগুলো পোস্টম্যান মারফত চলে যায় জেলা শহর কাজিতে সেখান থেকে বাদযোগে চলে যায় হিমাচল রাজধানীর সিমরাং রিচিং পেওতে সেখান থেকে ট্রেন যোগে ডাকের গন্তব্য কালকা কালকা থেকে ফের বাসযোগে চলে যায় দিল্লি দিল্লি থেকে প্রয়োজন সাপেক্ষে দেশ বা বিদেশে যে কোনো ডাকের চিঠি অন্যান্য জায়গায় পৌঁছানো দরকার হয় সেগুলো সেখানে পাঠিয়ে দেওয়া হয় তবে সারা বছর এই পোস্ট অফিসের কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো সম্ভব হয় না শীতকালে পুরো হিক্কিম তার পার্শ্ববর্তী গ্রামগুলো বরফে ঢেকে যায় এ সময়ে প্রায় ছয় মাস রেঞ্চেন চেয়ারিং তার পোস্ট অফিস বন্ধ রাখতে বাধ্য হন শীতকালে আরও অধিক বরফে আচ্ছাদিত হয়ে যায় পোস্ট অফিসটি হিকিম ও তার পার্শ্ববর্তী গ্রামগুলো একটি বিচ্ছিন্ন আবাসভূমি হলেও সেখানে কারা পত্র বা মালামাল পাঠায় এবং তাদের কাছেই বা কারা চিঠিপত্র পাঠায় এমন প্রশ্ন মনে জাগতেই পারে এটির অনুসন্ধানে দুটি ধারণা করা যেতে পারে প্রথমত এই দুর্গম পাহাড়ে বসবাস করে কষ্টকর হওয়া এবং উচ্চ পর্যায়ের পড়াশোনা করার সুযোগ না থাকায় এখানকার অনেক যুবক অন্যত্র চলে যায় এদের মধ্যে একটি বিশেষ অংশ লেখাপড়া করতে অন্যত্র চলে যান তারা এই ডাকের মাধ্যমে তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখে দ্বিতীয়ত হিক্কিমের কাছেই রয়েছে প্রাচীন বৌদ্ধ মঠ মঠে বেশ কিছু সাধকগণ সবসময় অবস্থান করেন তারা প্রধানত ভারতের বিভিন্ন এলাকা থেকে এখানে সাধনা করতে আসেন ফলে তাদের পরিবার হিক্কিম থেকেও বহু দূরে কোথাও সেসব আত্মীয় স্বজনদের সাথে সাধকের যোগাযোগের জন্যই এই পোস্ট অফিস এভাবেই বেঁচে আছে বিশ্বের সবচেয়ে উঁচু ডাকঘরটি সো ভিওর্স আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আবারও উৎসাহ যোগায় সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবাই